যখন তোমার ইস্তেকভার যখন ফলপ্রসূ ফলপ্রসূ তখনই হবে যখন তাহিদের কাজটি তোমার পরিপূর্ণ হবে অনেক মানুষ আছে অনেকে ডেকে এনে মরার সময় যে এখন এখন করা দরকার সারা জীবন শিরিক করেছে শিরিক থেকে ক্ষমা প্রার্থনা করছে না ও যাকে ডেকে আনছে তিনিও শিরকি লিপ্ত আর যার কাছে নিয়ে আসে তিনিও শিরকি লিপ্ত ওই ঠাট্টা আর কিছুই না এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না এই প্রথমেই আপনার তাহিদকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে হবে যার মাধ্যমে আপনার ইস্তেকভার কবুল হবে না হলে আপনার ইস্তেকভার আল্লাহর দরবারে কবুল হবে না আপনার ক্ষমা প্রার্থনা আল্লাহ তালা গ্রহণ করবেন না কারণ আপনার ক্ষমা প্রার্থনা তখনই হবে যখন আপনি আল্লাহ তাহিদের উপর থাকবেন আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া তিনি তার মায়ের জন্য ক্ষমা চাইতে গিয়েছিলেন মায়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চাইতে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তার তাকে অনুমতি দেননি রসুল কেঁদেছেন সাহাবা ইকরাম কেঁদেছেন কিন্তু আল্লাহ অনুমতি দেননি বলেছেন তারপরে বলেছেন জিয়ারত করার অনুমতি আছে কবরের কাছে যেতে পারবে কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবে না এই জন্য যত মানুষ আছে যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ যত ভালো মানুষ যাকেই ভালোবাসেন না কেন যদি তার মধ্যে দেখেন যে শিরিক আছে তাহলে আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না তার জন্য আপনি দেখভার করতে পারবেন না তার জন্য আপনি শরীর তার জানাজার শরীর হতে পারবেন না কারণ জানাজায় তো আপনি দোয়া করেন আল্লাহ মকরুল্লাহু ওয়ার হামহু ওয়াফি ওয়াফু আনহু এগুলি সবই হচ্ছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করা যায় না কোনো কাফের জন্য আল্লাহ তালা সেই জন্য বলেছেন ইস্তাকফিরুল্লাহম আমলাম তাস্তাকফিরুল্লাহম লাইয়াকফিরুল্লাহু তাদের জন্য আমি ক্ষমা আউলাম তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন না করুন আল্লাহ তাদেরকে ক্ষমা ক্ষমা করবেন না অন্য এক আল্লাহ তালা বলে বলে দিয়েছেন ইন তাস্তাকফিরুল্লাহম সাবঈনা মারাতান ফালাইয়াকফিরুল্লাহু লাহুম যদি সত্তর বারও আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তাদের ক্ষমা করবেন না রসুল্লাহ সাল্লাম থেকে সিরাতের কিতাবে এসে তিনি বলেছেন যদি আমি জানতাম যে একাত্তর বার ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা তাদের তবা কবু তাদের জন্য ক্ষমা হবে আমি তাদের জন্য একাত্তর বার করতাম এর অর্থ হচ্ছে সত্তর বার বলে বেশি বোঝানো হয়েছে যতই আপনি ক্ষমা প্রার্থনা করুন না কেন তাও হিদ যদি না থাকে আপনার সে আপনারা হবে না রাসুল্লাহ আমার বংশে একজন লোক আছে আব্দুল ইবনে জাদান তিনি এই করতেন এই করতেন বিশাল খাবার খাওয়াতেন মানুষদেরকে জাহিদ যুগে এটা করতেন এটা করতেন তার কি কোনো উপকার হবে রসুল বললেন যে না কোনো উপকার আসবে না ইন্নাহুল লামিয়াকুল ইয়ৌমান সে একদিনও বলে নাই রব্বির ফিরলি খতি অতি ইয়ৌমদ্দিন আল্লাহ আমাকে কেয়ামতের দিন ক্ষমা করে দিন এরকম কোনো দোয়া করেনি অর্থাৎ সে তহিদ ছিল না তার ইস্তেকভার কাজে লাগেনি এই জন্য তার ক্ষমা হবে না সুতরাং তার কোনো কিছু উপকারে আসবে না যদি তার তহিদ নাই তার জন্য যত মানুষই ক্ষমা প্রার্থনা করুক না কেন সেটা ক্ষমা প্রার্থনা করা এমনিতেই জায়েজ নাই তারপর করলেও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না বলতে পারেন ইস্তেকবার এবং তওবার মধ্যে কি পার্থক্য কোরআনে কারিমে আপনি দেখবেন আল্লাহ তালা কখনো কখনো তওবা ইস্তেকবার দুটি একসাথ করেছেন যখন আলাদা হয় তওবা এক জিনিস আলাদা থাকলে তওবা ইস্তেকবার একই জিনিসকে বোঝায় আলাদা থাকলে আলাদা থাকলে তওবা ইস্তেকবার একই জিনিসকে বোঝায় যখনই আপনি বুঝবেন তওবা করে ইস্তেকবার করে দুটো একসাথে যখন আসে তখন এক একটার অর্থ ভিন্ন হয়ে যায় তখন ভিন্ন অর্থ হয়ে যায় কোরআন কারিমে দেখবে আল্লাহ তালা বলছেন ইস্তাকবুরু রব্বাকুম সুম্মা তুবু ইলাই তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার তার কাছে তোমরা তওবা করো ইউমাত্তাকুম মাতাআন হাসানা তিনি তোমাদেরকে উপকার দিবেন দুনিয়ার বুকে ইলা আজালি মুসাম্মা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ আমৃত্যু তোমাদেরকে ভালো অবস্থানে রাখবেন ওয়ু তিকুল্লাদি ফতলিন ফতলা যার যা ফজিলত আছে তিনি তাকে তা দান করবেন অন্য আয়তা আল্লাহ তালা বলছেন ইস্তাকবুর রব্বাকুম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো সুম্মা তু বুইলেই তারপর তার কাছে তওবা করো ইউরসিল সামা আলাইকুম মিদরারা আকাশ থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি দিবেন এর অর্থ হচ্ছে আকাশ দুনিয়ার বুকে যত যেখানেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে গুনার কারণে হয়েছে ইস্তেকভার করলে সেখানে বৃষ্টি নাজিল হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন কোথাও গুণা যখন গুণা বেশি হতো অথবা যেখানে অনাবৃষ্টি দেখা দিত তখন তিনি আসে তিনি মাঠে একত্রিত হইতেন এবং সেখানে তিনি বলতেন যে তোমরা আল্লাহর কাছে ভার করো কারণ কোনো বৃষ্টি বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষের গুণা যত গুণা হবে ততই আল্লাহ তালা মানুষের রিজিক উঠিয়ে নেবেন আর যত বেশি তওবা করবে আল্লাহ তালা তাদেরকে তত বেশি রিজিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তওবা এবং এবং ভার দুটা ভিন্ন ভিন্নভাবে আলোচনা করা হয়েছে আলেমরা বলেন ভার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনা শুধু ক্ষমা নয় এরপরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা অর্থাৎ আপনি একটা গুণা করেছেন এই গুণাটা মিটিয়ে দেওয়া হচ্ছে দেখবার আর এই গুণাটা মিটিয়ে দেওয়ার পরে আল্লাহমুখী হতে হতে পারাটা হচ্ছে তাওবা করা অর্থাৎ আপনি শুধু শুধু গুণা মাফে করা হয়নি আপনার জন্য এরপরে আল্লাহর দিকে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন সেটাই হচ্ছে তাওবা রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তিনি এস্তেকবারও করতেন তাওবাও করতেন কোরআন এবং সুন্না আমাদেরকে দুইটা জিনিসের দিকে আমাদেরকে আহ্বান জানিয়েছে এবং তাওবার প্রশংসা করেছেন ইন্নাহু ইন্নাহু আল্লাহ তার প্রশংসা করেছেন ইন্নাহু কান আলী আউয়াবিনা গফুরা যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তিনি তাদেরকে ক্ষমা বর্তনা ক্ষমা করে দিবেন এর অর্থ হচ্ছে আপনাকে একবার ক্ষমা করে দিবেন যখন আপনি গুনাহটা করেছেন দ্বিতীয়বার ক্ষমা করবে যখন আপনি কোনো কারণে এই গুনাহ থেকে বের হয়ে আরেকটা গুনাহে লিপ্ত হয়েছেন কিন্তু আবার আল্লাহর দিকে ফিরে আসছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এটাই হচ্ছে তাওবা যে বারবার প্রত্যাবর্তন করে গুনাহ করে সে হতাশ হয় না কিন্তু আল্লাহর কাছে কাছে বারবার প্রত্যাবর্তন করছে এই ব্যক্তি তওবা রুজু ইল্লাহ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে মানে মানব জীবনে ইস্তেকবারের গুরুত্ব এতই বেশি যে একজন মানুষ যে কোনো মুহূর্তে সে গুনার কাজ নয় ভালো কাজের মধ্যেও গুনার গুণা করতে পারে একজন সলাত আদায়ের ভিতরেও গুণা হইতে হয়ে যেতে পারে কিভাবে সলাত আদায়ের যে যতটুকু আপনার যতটুকু আল্লাহর জন্য আপনার এখলাস দরকার ছিল যতটুকু আল্লাহর জন্য তাওয়াদুর দরকার ছিল বিনয় দরকার ছিল এতটুকু আপনি করতে পারেন না না করতে পারার কারণেই আপনি সলাদটা শেষ করার পরে বলেন আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি ভালো কাজ করতে গিয়েও যথাযথভাবে এই কাজটি আঞ্জ আঞ্জাম দিতে পারি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই জন্য মানব জীবনের প্রতিটা মুহূর্ত তওবার দরকার রয়েছে প্রতিটা ক্ষণে তওবার দরকার রয়েছে ইমানদারের জন্য সবসময় আল্লাহর তওবাতি লিপ্ত থাকে মুখ থেকে অন্তর থেকে সবসময় আল্লাহর জন্য আল্লাহর কাছে সে বিনয় হয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এটা খুবই দরকার এই স্টেক ইস্তেকভারের মাধ্যমে সে যদি গুণা নাও থাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার সুযোগ লাভ করে আল্লাহ তাকে তরিয়ে নেয় পার করে নেয় এবং তাকে ভালোবাসে এই জন্য স্টেক বেশি বেশি বেশি করতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে একদিন জিজ্ঞাসা করে ইয়া রসুল্লাহ আমি আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করি মুখে খারাপ কথা চলে আসে বা মুখে কঠিন চলে আসে আমি কি করব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন আইনা আন্তামিল ভার তুমি ভার কেন করো না আল্লাহর কাছে বেশি কেন ক্ষমা প্রার্থনা করো না ইন্নি আস্তাগফিরুল্লাহ ভিডিও আকসার মিন 70 মাররা আমি আল্লাহর কাছে প্রতিদিন সত্তর বারের বেশিও আমি আল্লাহর কাছে কাছে ইস্তেকবার করি তাহলে বোঝা গেল যে আপনি যত বড়ই হন না কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আপনাকে করতেই হবে যত বড় অলি আল্লাহ দেখান না কেন যত বড় দরবার খুলে বসেন না কেন ইস্তেকবার আপনাকে করতে হবে কোরআন এবং সুন্না ইস্তেকবার নির্দেশনা এসেছে কোরআনে করিম আল্লাহ তালা কখনো কখনো বন্দাদেরকে ইস্তেকবার করার জন্য নির্দেশনা দিয়েছে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নআল্লাহ গফুর রাহিম নিচ্ছে আল্লাহ তালা ক্ষমাশীল এবং ক্ষমাশীল এবং দয়াদ্র অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ও আনিস্তাকুর রব্বাকুম আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ফাস্তাকুমু ইলাই ওয়াস্তাকুরু আর আল্লাহর আল্লাহর নির্দেশনার উপর দৃঢ়পথ থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো অর্থাৎ আবাদত করার সাথে সাথেও ক্ষমা প্রার্থনা থাকতে হবে তোমাকে প্রত্যেকটি আবাদত আপনি দেখেন এই জন্য সলাতের পরে ইস্তেকবার আছে আবার হজের পরে বিশাল আপনি দেশ ছেড়েছেন সম্পদ খরচ করেছেন সোর কায়িক পরিশ্রম করেছেন এত কিছু করার পরেও আল্লাহ তালা কোরআনে কারিম বলে দিয়েছেন

দুই দিন আল্লাহর ইবাদত করবে মিনাতে তারও গুণা নেই তিন দিন করলেও গুণা নেই কিন্তু এই পুরো সময়টা ঘরে কাটাতে হবে এর অর্থ হচ্ছে আপনার প্রতিটি আবাদতের পরেও ঘর রয়েছে ক্ষমা প্রার্থনা রয়েছে আর আমরা তো গুনার ভিতরে লিপ্ত আছি আমাদের কত বেশি ক্ষমা প্রার্থনা করা দরকার যেখানে আবাদতের পরেও ঘর রয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেখানে গুণায় লিপ্ত হওয়া ব্যক্তি তার জন্য কত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার কখনো কখনো আল্লাহ তালা প্রশংসা করেছেন যারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাদের প্রশংসা করে বলেছেন ওয়েল মুস্তাদ ফিরি নবিল আসহার যারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অনুরূপভাবে আল্লাহ তালা ইমানদারদের ইমানদারদের পরিচয় তুলে ধরে বলেছেন অবিল আসহার হুম ইস্তাদ ফিরুন আর তারা শেষ রাত্রে শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অন্য এক আল্লাহ তালা বলছেন ওয়াল্লাদিন ইজা আর যারা ফাহিশা অশ্লীল কাজ কাজ করে অথবা নিজে নফসের জুলুম করে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে তারা আল্লাহকে স্মরণ করে শুধু আল্লাহকে স্মরণ করে তা নয় তাদের গুনার জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে আর এমন কে আছে যে ক্ষমা করবে তাকে আল্লাহ ব্যতীত তারা বুঝে যে আল্লাহ ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না কিন্তু আল্লাহ তাদের প্রশংসা করেছেন ইমানদার মাত্র এই ক্ষমার জন্য সবসময় সময় ব্যস্ত থাকে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের প্রশংসা করেছেন কখনো কখনো আল্লাহ তারা বলেছেন যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদেরকে তিনি ক্ষমা করে দেন আল্লাহ তালা বলছেন যে কেউ আল যে কেউ কোনো গুনার কাজ করবে অথবা নিজের নফসের জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা তাকে আল্লাহ তালাকে সে ক্ষমাশীল এবং দয়াদ্র সে পাবে কখনো কখনো আল্লাহ তালা তার বন্দাকে নির্দেশ দিচ্ছেন যে এই বান্দারা তোমরা আসো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা বলছেন আর দ্রুত এগিয়ে যাও তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত মুত্তাকিন ক্ষমার সাথে জান্নাতের সংযুক্ত করা হয়েছে বুঝছেন তো ক্ষমা না পাওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না এই জন্য তোমরা তোমাদের রবের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করে এগিয়ে আসো আর আসো জান্নাতের দিকে যেই জান্নাতের যে জান্নাতে প্রশস্ত আসমান এবং জমি যে জান্নাত আপনার আসমান যে জান্নাতের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মতো আপনারা জানেন যে এটা আসমান জমিন একজনের জন্য দশটা আসমান জমিনের পরিমাণ আল্লাহ তালা দিবে এর অর্থ হচ্ছে আল্লাহ তালা বিশাল বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন আপনার জন্য সেখানে যেতে হলে আপনার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অন্য এক আল্লাহ তালা বলছেন সাক্ষুর আল্লাহর ব্যাপারে তোমরা সন্দেহ করছো আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে ডাকছেন লিয়াক বিকুম যাতে তুমি তোমাদের গুণাকে ক্ষমা করে দিতে পারেন এভাবে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে তিনি যেন আল্লাহর কাছে ইস্তেকবার করেন অথচ আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আগের পরের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে তারপরে পরেও তাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা বলেন ওস্তাদুরিল্লাহ হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন আল্লাহ কান রাহিম নিচ্ছে আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াদ্র অন্য আয়তা আল্লাহ তালা বলেন আর জেনে নাও যে নিচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই ওয়াস্তাগফির দাম্বিকা আর আপনি জেনে নিন হে নবী আপনার গুনার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন ওয়ালিল মুকমিনিন ওয়াল মুমিনাত আর ক্ষমা প্রার্থনা করুন ইমানদার নারী পুরুষের জন্য তাহলে দিয়েছেন তিনি করেন আর আমরা তো গুণাগার বান্ধব আমাদের কত বেশি ইস্তেকভার করা দরকার